হ্যালো সব ইয়া হ্যালো সবাইকে সো আজকে আসলে লার্ন প্রেসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রিলিজ পার্টিতে কিভাবে জয়েন করতে হয় সো আমরা আসলে জানি যে ওয়ার্ডপ্রেস আসলে প্রত্যেকটা যখন রিলিজ করে তো রিলিজের আসলে কিছুগুলো অনেকগুলো প্রসিডিওর থাকে যেমন সেই প্রসিডিওর মধ্যে একটা প্রসিডিওর হচ্ছে যে তাদের একটা চ্যানেলে আর কি আমরা তো সবাই আসলে স্ল্যাকের সাথে কানেক্টেড অলরেডি হয়ে গেছি সো যেটা হয় যে ওয়ার্ডপ্রেসে যখন কোনো একটা রিলিজ হয় ওয়ার্ডপ্রেসের কোনো ভার্সন তো তখন সেটা কোর্ট চ্যানেলে একটা প্রসিডিওর ফলো করা হয় যে সেইখানে অ্যাকচুয়ালি ওই বিলটা দেওয়া হয় যে বিলটা আসলে রিলিজ দেওয়া হবে সো সেই বিলটা দেওয়া হয় সো বিলটা দেওয়ার পরে ওখানে ওই টাইমে যারা যারা থাকে তো তাদের নিয়ে একটা একটা মিটিং এর মতো হয় যেটাকে অ্যাকচুয়ালি পরে রিলিজ পার্টি সো সেখানে যখন সে বিলটা দেয় সবাই অ্যাকচুয়ালি সেটা সবাইকে টেস্ট করতে বলা হয় সো টেস্টটা কিভাবে করা হয় যে টেস্টটা আসলে করা হয় যে সবাই অ্যাকচুয়ালি বিভিন্ন ভার্সন থেকে ওই ভার্সনটাই সুইচ করে দেখে তারপর আরো অনেকগুলো প্রসিডিওর আছে সেগুলো আমাদের আজকে সেগুলোই অ্যাকচুয়ালি রবিন ভাই আর লিঙ্কন ভাই আমাদের জানাবে সেই প্রসিডিওর গুলা সো এই পুরো প্রসিডিউরের পরেই কিন্তু একটা ওয়ার্ডপ্রেস আসলে রিলিজ হয় একটা ভার্সন ওয়ার্ডপ্রেসের একটা ভার্সন সো আজকে আমরা তা তাহলে আমরা আজকে রবিন ভাই আর লিঙ্কন ভাই কাছ থেকে এই জিনিসটা আমরা শিখবো যে কিভাবে অ্যাকচুয়ালি এই ভার্সন রিলিজের এই স্টেপ বাই স্টেপটা ফলো করা হয় রবিন ভাই হ্যাঁ আমরা একটু যে পাঁচ মিনিট হয়ে গেছে অলরেডি যদিও যারা আসছে তাদের কাছ থেকে একটু এক মিনিট করে কথা শুনতে পারি চাইলে হ্যাঁ আচ্ছা সো আজকে আমাদের মধ্যে আহ, অনেকেই আছে দেখতেছি এই আজকের লার্ন ওয়ার্ডপ্রেসের এই এপিসোডে সো আমরা একটু ছোট করে সবার একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে নিই হ্যাঁ সো ফয়সাল আহমেদ ভাইয়া আপনি ছোট করে আপনার একটা ইন্ট্রোডাকশনটা দিবেন এবং হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই আহ, আমি ফয়সাল আহমেদ আহ, বর্তমানে আছি হলো WP developer as a front end developer হিসেবে আর লাস্ট যে মিট আপটা হয়েছিল আলহামদুলিল্লাহ ওইখানে যে মাইলস্টোন মাইলস্টোন গুলো ছিল সেগুলো ফিল আপ করছি এক দুই তিন আমি তিনটায় মাইলস্টোন ফিল আপ করছি এবং ইনশাল্লাহ আবিদ ভাই এবং রবিন ভাই ভেরি সাপোর্টিভ আমাকে ইনশাল্লাহ আমি রিসেন্টলি কোর কন্ট্রিবিউট মানে পার্টিসিপেট করতে পারবো এই থ্যাংক ইউ আ আচ্ছা আমি হচ্ছে আমার মনে হয় আমি আমার ইন্ট্রোডাকশনটা হচ্ছে দেই নাই। ওকে। <laughs> সো আচ্ছা আমি হচ্ছে আবিদ হাসান। সো আমি হচ্ছে WB developer a as a senior technical support engineer হিসেবে আছি। সো এট আর হচ্ছে WordPress নিয়ে আসলে অনেক আগে থেকেই কাজ করতেছি। আ প্রায় ২০১৭ সাল থেকে ১৮ সাল থেকে। সো এখন WordPress এর সাথেই আছি। সো আমিও আ কোর কন্ট্রিবিউশন অথবা এগুলো নিয়ে অনেক ইন্টারেস্টেড। সো ইদানিং এগুলোতে এই কারণে WordPress এ অনেক কন্ট্রিবিউট করা ট্রাই করতেছি। সো এটাই। আচ্ছা আমরা চলে যাচ্ছে কাইসার তুষার ভাইয়ের কাছে জি আসসালামু আলাইকুম আমার নাম কাইসার তুষার আমি ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে কাজ করছি গত পাঁচ ছয় বছর ধরে মূলত ওয়ার্ডপ্রেসে একদমই নতুন পাঁচ ছয় মাস ধরে conti- আসছি কাজ করতে অন্য লারাভেল বা ওগুলোতে কাজ করতাম কিক পিএইচপিতে সো রিসেন্টলি আমি ওয়ার্ডপ্রেস মিটআপ যেটা কৃষিবিদ ইনস্টিটিউটে হয়েছিল সেটাতে জয়েন করতে পেরেছিলাম বাট ডাব্লিউপি ডেভেলপারটা জয়েন করতে পারিনি বাট ফয়সাল এবং মনের কাছ থেকে শুনেছিলাম যে কন্ট্রিবিউশন এখানে একটা ওয়ে দেখানো হয়েছে কিভাবে করা যায় সো আজকে এই জন্য ইভেন্টে জয়েন করা যাতে আমি এই ব্যাপারটা জানতে পারি এবং কন্ট্রিবিউট করতে পারি ইনশাআল্লাহ thank you okay thank you ভাইয়া এরপরে আমরা চলে যাচ্ছি হিমাদ্রি হিমাদ্রি ভাইয়ার কাছ থেকে আমার প্রথম সেশন আর কি আচ্ছা এর আগে আমি দেখছি বা গোয়িং ইউ করছি কিন্তু কোনো কারণে সামাও মিস করছি অথবা সময় স্বল্পতার কারণে কাজ মানে ই করতে পারিনি আমি কারেন্টলি আমি কি আমার বর্তমান প্রফেশন এবং ইয়ে সম্পর্কে বলবো হ্যাঁ শিওর কি করতেছেন ওয়ার্ডপ্রেসের সাথে কিভাবে কানেক্টেড হলেন এগুলি আমি অনেকদিন ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্টেড আঠারো প্রায় আঠারো সাল থেকে ওয়ার্ড কি আরো একটু আগে থেকে হতে পারে আঠারো সতেরো আঠারো সাল থেকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্টেড এখন আর এস থিমে আমি ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ডেভেলপার হিসেবে জব করছি আর এখন ওয়ার্ডপ্রেসে আসলে কোড কন্ট্রিবিউশন কন্ট্রিবিউটটা কিভাবে করে এই এই বিষয়ে আমি আসলে জানতে আগ্রহী এবং এখানে কন্ট্রিবিউট করতেও আগ্রহী ওকে থ্যাংক ইউ হ্যাঁ সো আচ্ছা এরপর আমরা চলে যাই হচ্ছে আচ্ছা ওয়ান একটা নাম্বার সো আসলে তার পরিচয়টা আমরা জানতে পারবো আচ্ছা ভাই যে নাম তো রিনেম করার সিস্টেম নাই এটা আমার আচ্ছা। রোল নাম আমি রিনেম করতে পারিনি সরি আচ্ছা। আমার নাম হচ্ছে আরাফাত জামিল আমি দু থেকে ওয়ার্ডপ্রেসের সাথে কানেক্টেড ফ্রিল্যান্সিং করতাম মূলত পরবর্তীতে ফুল টাইম জবও করছি একটা কোম্পানিতে গত দেড় বছর ধরে বেশ কিছু প্লাগ ইন এবং থিম ডেভেলপ করা হয়েছে থিম ফরেস্ট বেসড আর ফ্রি প্লাগ ইনও আছে ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম ভার্সন আছে বিজনেস প্ল্যান তারপরে রিসেন্টলি টপটালে ঢুকছি আর কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবেই এই তো আপাতত আছি ফ্রি ওকে থ্যাংক ইউ ভাইয়া ওকে তাহলে রবিন ভাই আপনার চলে যাই আচ্ছা আজকের সেশনটা <clears throat> হচ্ছে রেকর্ডেড সেশন হ্যাঁ এটা এটা আমরা পরবর্তীতে ডব্লিউপি টিভিতে পাবলিশ করব আর আজকে আমাদের টার্গেট হচ্ছে তিরিশ মিনিটের সেশন আমরা দশ মিনিট ইন্ট্রো এবং শেষের দিকে যদি কোনো কোশ্চেন থাকে তার জন্য রাখছি আর আমরা বাকি বিশ মিনিট হচ্ছে আমি দশ মিনিট কথা বলবো আর হচ্ছে লিঙ্কন ভাই দশ মিনিট বলবে হ্যাঁ এই হচ্ছে আমাদের টার্গেট আর হচ্ছে আবিদ হচ্ছে আমাদের আজকে কো হোস্ট সে যারা ব্যাক ওয়েটিং রুমে থাকে তাদেরকে নিয়ে আসবে বা আমাদেরকে সেশনটা কমপ্লিট করতে হেল্প করবে তো আমরা হচ্ছে মেন আমাদের আজকের ইয়েটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস রিলিজ পার্টিতে কিভাবে জয়েন করবো আমরা হুম আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে রাখি ওকে এখন ওয়ার্ডপ্রেস প্রতি বছর দুইটা বা তিনটা মেজর রিলিজ হয় ওয়ার্ডপ্রেসের হ্যাঁ সাথে ওয়ার্ডপ্রেসের কিছু মাইনর রিলিজও হয় মাইনর আচ্ছা মাইনর মাইনর রিলিজগুলো হচ্ছে যেমন রিসেন্টলি যেটা হয়েছে সিক্স পয়েন্ট ওয়ান মেজর ভার্সনের রিলিজ হওয়ার পরপরই একটা মাইনর ভার্সন বেরিয়েছে এটা হচ্ছে six point one point one হ্যাঁ তো আমাদের প্রতি আচ্ছা ওয়ার্ডপ্রেস যে কাজটা করে প্রতি রিলিজের সময় তারা একটা রিলিজ পার্টির আয়োজন করে হ্যাঁ সেই রিলিজ পার্টিতে কি হয় বিভিন্ন ধরনের রিলিজ করার জন্য যতগুলো প্রসেস আছে ফাইলগুলো বিল করা বা জিপ করা পর্যন্ত যত প্রসেস আছে সবগুলো তারা ওই রিলিজ পার্টিতে করে করার পরে বলে কি যে আমাদের জিপটা রেডি হয়ে গেছে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের ভার্সন রেডি হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে টেস্ট করব টেস্ট করে যদি কোনো ইস্যু না পাই তাহলেই ওয়ার্ডপ্রেসটা রিলিজ হবে হুম তো আমাদের টার্গেট হচ্ছে রিলিজ পার্টিতে জয়েন করা এবং ওই ওই টেস্টটাতে পার্টিসিপেট করা হ্যাঁ ওয়ার্ডপ্রেসের কোনো ইস্যু থাকলো কি থাকলো না এটা আমরা বলবো দেন তারা এটা যদি আমরা অনেক বড়সড় একটা কন্ট্রিবিউশন হয় মানে বড়সড় পার্টিসিপেশন যদি হয় রিলিজ পার্টিতে তাহলে ওয়ার্ডপ্রেসের প্রি রিলিজ টেস্টিংটা ভালো হবে হ্যাঁ তো এখন পিস রিসেন্টলি দুই দিন পরে একটা রিলিজ পার্টি হবে বুধবার সকাল ছয়টায় তার জন্য মূলত আমরা তাড়াহুড়া করে এটা করা আজকে যেন আমরা সবাই বুধবারের রিলিজ পার্টিতে জয়েন করতে পারি হ্যাঁ এটা খুবই ছোট একটা বেশিক্ষণ লাগে না রিলিজ পার্টিটা ম্যাক্স এটা ম্যাক্সিমাম এক ঘন্টা লাগে রিলিজটা প্রিপেয়ার করতে হ্যাঁ তারপর আমরা টেস্টিং করি মূলত পাঁচ মিনিট বা দশ মিনিট সো আমরা টেস্টিং পার্টটা আমাদের কাজ হ্যাঁ, বাকি বাকি সময় আমরা জাস্ট বসে থাকলাম আর কিছুই না আচ্ছা আমি একটা একটু স্যাম্পল দেখাই হ্যাঁ ওয়ার্ডপ্রেস রিলিজ পার্টিগুলা হয় রিলিজ পার্টিগুলা হয় ওয়ার্ডপ্রেসের যে ওয়ার্কস্পেস আছে স্ল্যাক স্ল্যাক ওয়ার্কস্পেস সেখানে কোর চ্যানেলে হ্যাঁ তো রিলিজ পার্টিতে শুরুতে তারা কি করে একটা এভাবে একটা ট্যাগ দিয়ে বলে কি যে আমাদের রিলিজ পার্টিটা শুরু হলো হ্যাঁ আমাদের নেক্সট রিলিজ পার্টি হচ্ছে আগামী বুধবার সকাল ছয়টায় মোস্ট প্রবেবলি টাইমটা চেঞ্জ হতে পারে সো আমরা কোড চ্যানেলে দেখতে পারবো আপডেট তো শুরুতে যেটা দেখবো কি আমরা তারা বলবে যে রিলিজ পার্টিটা শুরু হলো হ্যাঁ, এটা হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানের রিলিজ পার্টি যেটা হচ্ছে নভেম্বর ষোলো তারিখ সম্ভবত হয়ে গেছে হ্যাঁ তো পরবর্তীতে সবাই জাস্ট হাত রেজ করে বলে যে তারা হাজির হাজির আছে হ্যাঁ আমরা হয়তো শুরুতে হাত রেজ করে বলবো যে আমরা আছি এখানে টেস্ট করার জন্য তারপরে আর আমাদের কোনো কাজ নেই হ্যাঁ তারপরে কি করবে যে রিলিজ লিড আছে ওয়ার্ডপ্রেস টিমের ওয়ার্ডপ্রেস করে যারা কাজ করতেছে তারা কি বিভিন্ন কাজ করবে এখানে হ্যাঁ, একটা রিলিজের জন্য অনেকগুলো স্টেপ আছে সবগুলো স্টেপ তারা ফলো করবে যেমন এটা হচ্ছে একটা স্টেপ রিলিজ ডেতে যা যা করতে হয় হ্যাঁ তো এইভাবে তারা কি করে বিভিন্ন বিভিন্ন কাজ করতে থাকে প্যাকেজ বিল্ড করে তারপরে অনেক কিছু করে এখানে করার পরে এক পর্যায়ে কি বলবে যে আমাদেরকে একটা ভাষণ দেবে হ্যাঁ যে বলবে প্লিজ টেস্ট একটা লিঙ্ক দিল কি একটা জিপ ফাইল দিল এই জিপ ফাইলটা টেস্ট করেছে আমাদের কাজ হ্যাঁ আমাদের কাজ বলতে জাস্ট পাঁচ মিনিট অংশগ্রহণ করাটাই কাজ আমাদের আমরা যদি এটা করি এইটাই মূলত আমাদের একটা ইনিশিয়াল স্টেপ হবে কন্ট্রিবিউশনে আস্তে আস্তে আমরা আরো ভালো করতে পারবো হ্যাঁ তো আমরা কাজ এই জিপটা আমরা একটা ওয়ার্ডপ্রেসের ভার্সন এটা ইনস্টল করে আমরা দেখব ইনস্টলটা হয় কিনা সাকসেসফুলি সাকসেসফুলি যদি ইনস্টলটা হয়ে যায় তার মানে এই ভার্সনটা রেডি রেডি ফর রিলিজ তাহলেই তারা কি করবে রিলিজ দিবে তো তারা একটা জীব দেওয়ার পরে কি হলো এখানে সবাই বিভিন্ন সবাই কি করলো টেস্ট করা শুরু করলো হ্যাঁ বিভিন্ন ওয়েতে টেস্ট করা যায় তিনটা ওয়ে আমরা বলবো এখন এই যে তারা প্রত্যেকে টেস্ট করে বলতে থাকলো কি এটা সাকসেসফুল সাকসেসফুল হ্যাঁ কোন ভাষণ থেকে কোন ভাষণে তারা নিয়ে টেস্ট করলো এটা আমরা বলে দেয় একদম একটা একটা ব্যাকডেটেড ভাষণ থেকে একটা একদম লেটেস্ট ভাষণে তারা আপগ্রেড করে বা আপডেট করে জানালো কি এটা সাকসেসফুলি ইনস্টল এই কাজটি আমাদের কাজ হ্যাঁ জাস্ট টেস্ট করবো ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয় কিনা এখানে সবাই বিভিন্ন অনেক সময় ধরে টেস্ট করে আমরা জাস্ট আমার পার্টটা করার পরে আমি চলে যেতে পারি হ্যাঁ বা আমরা চাইলে আরো বেশি টেস্ট করতে পারি তো এটা আমাদের সম্পূর্ণ নিজেদের উপর এখন এই যে সবাই যেমন টেস্ট করলো করার পরে কি হলো ফাইনালি এটা কি করবে তারা একটা রিলিজ অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে তারা এটা বিল করে একদম পাবলিশ করে দিবে গ্লোবালি সবার জন্য পাবলিশ করে দিবে হ্যাঁ তো এই হচ্ছে মূলত রিলিজ পার্টি এখন এইভাবে আমরা টেস্ট যে করব কয়ভাবে করতে পারি হ্যাঁ টেস্টটা হচ্ছে আমরা অনেকগুলো ওয়ে আছে এর মধ্যে একটা হচ্ছে একটা প্লাগ ইন দিয়ে আমরা টেস্ট করতে পারি হ্যাঁ প্লাগ ইনের নাম হচ্ছে বেটা টেস্টার ওয়ার্ডপ্রেস একটা প্লাগ ইন আছে এটা হচ্ছে বেটা টেস্টার প্লাগ ইন এই প্লাগ ইন দিয়ে আমরা টেস্ট করতে পারি হ্যাঁ ওয়ার্ডপ্রেস যেহেতু এটা প্রি রিলিজ ভার্সন এটা এখনো গ্লোবালি পাব অ্যাক্সেসেবল না সো আমাদের এই প্লাগ ইন ইউজ করে ওয়ার্ডপ্রেস ভার্সনটা আমার আনতে হবে এখানে একটা নোটিফিকেশন আসবে এইটা তখনই আসবে যখন আমার এই প্লাগ ইনটা ইনস্টল থাকবে হ্যাঁ এখানে আমার একটা আপডেট ভার্সন বাটন থাকবে সো আমরা এই প্লাগ ইন দিয়ে এটা টেস্ট করতে পারি আরেকটা বই হচ্ছে ডব্লিউপি সিএলআই কমান্ড লাইন দিয়ে আমরা করতে পারি দুইটা আরেকটা হচ্ছে আমরা ম্যানুয়ালিও কি করতে পারি ফাইলগুলো কপি পেস্ট করতে পারি যেমন আমার এটা হচ্ছে প্রজেক্ট ডব্লিউপি আরসি টেস্ট নামে একটা প্রজেক্ট আছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এখানে আমি জাস্ট ওই জিপটা ডাউনলোড করে যদি এখানে পেস্ট করে দেই রিপ্লেস করে দেই তাহলে কিন্তু দেখতে পারবো কি সাকসেসফুলি ইনস্টল হয়েছে কি হয় নাই হ্যাঁ আমি আমার সাইটে যদি যাই পেস্ট করার পর আমি আমার সাইটটা দেখলাম সাকসেসফুলি ইনস্টল হয়েছে কিনা তারপর লগ করতে পারি কিনা এগুলো দেখলে বোঝা যাবে আমার সাইট আমার টেস্টটা সাকসেসফুল সো আমরা তিনটা ওয়ে পেলাম একটা হচ্ছে প্লাগ ইন দিয়ে আরেকটা হচ্ছে ডব্লিউপি সিএলআই আরেকটা হচ্ছে ম্যানুয়াল তো ডব্লিউপি সিএলআইটা নিয়ে লিঙ্কন ভাই কথা বলবে আমি এই ব্যাটার স্টার প্লাগিনটা নিয়ে একটু কথা বলি হ্যাঁ আমরা প্রথমত এটা আমরা এখানে সার্চ করলে পাবো পাবো ব্যাটার টেস্টার তারপর এখানে টুলসে গিয়ে আমরা কিছু এখানে সেটিংস পাবো হ্যাঁ ব্যাটার টেস্টিং টেস্টিং এখানে সেটিং তো আমরা এখানে দুইটা অপশন আছে পয়েন্ট রিলিজ এবং ব্লিডিং রিলিজ আমরা যদি তারা গ্রুপে বললো কি যে একটা জিপ রেডি হ্যাঁ বলার পরে যদি আমি এখানে কোনো আপডেট না পাই প্লাগ ইনস্টা প্লাগ ইনস্টল থাকার পরেও যদি এখানে কোনো আপডেট না আসে তাহলে আমরা সেটিংসগুলো একটু চেঞ্জ করে দেখবো হ্যাঁ কখন কাজ করে তাহলে আমার মনে হচ্ছে পয়েন্ট রিলিজ থাকলেই আমি অটোমেটিক এই রিলিজটা পাবো হ্যাঁ অথবা যদি আর্টস এটা হচ্ছে মেইন ভার্সন আর্টস সি বা ব্যাটাগুলোর ক্ষেত্রে হয়তো ব্লিডিং এজ হ্যাঁ আমি একটু চেক করি ব্লিডিং এজ দিলে কি দেখায় যে ব্যাটা আর্টসি ভার্সন বেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মেইন ভার্সন রিলিজের আগে অনেকগুলো ভার্সন রিলিজ করে তারা বেটা one beta two beta three আর আরসি হচ্ছে বেটার পরের আরেকটা ফেজ এটা হচ্ছে release candidate one RC one RC two RC three এমন তিনটা করে তারা রিলিজ করে হ্যাঁ ভার্সন তারপরে মূলত মেইন ভার্সন রিলিজ হয় তো রিলিজ পার্টিগুলো যদি ব্যাটটা অথবা আরসির জন্য হয় তাহলে আমার এটা সিলেক্ট করতে হবে আর পয়েন্ট মানে একদম ডাইরেক্ট মেইন ভার্সন যেটা হচ্ছে কারেন্টলি যেমন six point one point two যদি মাইনর ভার্সন রিলিজ হয় হ্যাঁ আর নেক্সট মেজর হচ্ছে সিক্স পয়েন্ট টু সো আমরা প্লাগইনটা ইনস্টল করেই টেস্টটা করতে পারি হ্যাঁ প্লাগইনটা ইনস্টল করলাম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আপডেটে গেলাম আপডেট গিয়ে আমরা কি করবো এখান থেকে জাস্ট আপডেট দিব যে লেটেস্ট ভার্সনটা আমি পাই কিনা এটা দেখতে হবে নোটিফিকেশনটা পাই কিনা আপডেট দেওয়ার পর সাকসেসফুলি আপডেট হয়েছে কিনা এটা হচ্ছে আমার কাজ হ্যাঁ যদি সাকসেসফুলি হয় তারপরে আমি এখানে বলে দিতে পারি যে সাকসেসফুলি আপডেটেড ফ্রম আমার আগের ভার্সন থেকে এই ভার্সনে হ্যাঁ ভায়া কি হচ্ছে বেটা টেস্টার প্লাগিন আমি টেস্টটা করছি কিভাবে বেটা টেস্টার প্লাগিন দিয়ে আমি টেস্টটা করছি হ্যাঁ আর হচ্ছে ডব্লিউপিসিএলআই দিয়ে যারা করে তারা লিখে কি ডব্লিউপিসিএলআই দিয়ে টেস্ট করছি এটা সাকসেসফুল আর আমি আরো যদি এডিশনাল যদি কোনো টেস্ট করতে চাই আমার আরো টেস্ট করতে মন চাচ্ছে এমন যদি হয় তো আমি আরো করতে চাইলে আরো করতে পারি সেটা হচ্ছে কি আমি পোস্ট ক্রিয়েট করে দেখবো পোস্ট ক্রিয়েট হচ্ছে কি না তারপর হচ্ছে আমি একটা প্লাগ ইনস্টল করে দেখবো প্লাগ ইনস্টল হয় কি না তারপর হচ্ছে পোস্টে আমি কমেন্ট করে দেখবো কমেন্ট হয় কিনা এইভাবে বিভিন্ন টেস্ট করা যায় করে আমরা এখানে শেয়ার করতে পারি হ্যাঁ কি কি টেস্ট করলাম এখানে বলতে পারি তো এটা হচ্ছে একটা ওয়ে ব্যাট অ্যাডজাস্টার প্লাগ দিয়ে অথবা ম্যানুয়ালি করতে পারি আরেকটা ওয়ে হচ্ছে ডব্লিউপি সিএলআই কমান্ড লাইন দিয়ে তো কমান্ড লাইনটা দিয়ে কিভাবে করতে পারি এটা হচ্ছে লিঙ্কন ভাই এখন আমাদেরকে দেখাবে আমি একটু স্ক্রিনটা স্টপ করি লিঙ্কন ভাই তাহলে একটু কাইন্ডলি দেখান হ্যাঁ <coughs> আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি ওকে আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করি দেন কথা বলা শুরু করি আচ্ছা আমার একটু আমার হলো এই সাথে ম্যাকের এটাতে স্ক্রিন শেয়ারের পারমিশনটা দেওয়া ছিল না তো যার কারণে আমার একটু কোয়াইট করে ওপেন করতে হবে জাস্ট এক মিনিট মিনিট আবিদ ভাই আমাকে একটু অ্যাডমিট করেন হ্যাঁ হুম, ওকে, ওকে। ঠিক আছে। হ্যাঁ, কা কায়সার ভাইয়া। হ্যাঁ ভাইয়া আমি জাস্ট একটা জায়গায় মিস করেছি। আ ভাইয়া যেটা বলছিল যে আমরা চাইলে ডাইলেক্ট ফোল্ডারও পেস্ট করতে পারি আ বেটার জন্য। ওই কোন ফোল্ডারটার কথা বলছিল আমি একটু মিস করে গিয়েছি। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে রুট ফোল্ডারটা মানে যে ফোল্ডারটা যে ফোল্ডার আসলে সব ডাব্লিউপি কন্টেন্ট তারপরে ডাব্লিউপি অ্যাডমিন তারপর ডাব্লিউপি ইনক্রুজ যেই ফোল্ডারগুলো থাকে প্লাস ইয়া ই করে সেখানে তো সেখানে দেখা যাবে কি সেখানে আমাদের যেই জিপটা দিবে অ্যাকচুয়ালি সেই জিপে সব ফোল্ডারই থাকবে সো উইদাউট ডাব্লিউপি কনফিক কারণ ওই ডাব্লিউপি কনফিক ফাইল থেকে কিন্তু আমার ডাটাবেস তারপর হচ্ছে ডাটাবেজের সাথে কানেকশনটা দেওয়া থাকে ওই ডাব্লিউপি কনফিগ ফাইল থেকে সো সেটা তো আর চেঞ্জ করা যাবে না তাই না সো ওই ফাইলটা বাদে সব ফাইলই দেওয়া থাকে সো আপনি জাস্ট করবেন যে জাস্ট পেস্ট করে দিবেন ডাব্লিউপি কনফিগ ফাইলটা আসলে ভার্সন ওয়াইজ চেঞ্জ হয় না ডাব্লিউপি কনফিগ ফাইলটা আসলে সব ভার্সনেই সেম থাকে আর হচ্ছে ওই ফোল্ডারে হচ্ছে যে জিপটা দিবে তো সেটাও একটু একটা ওয়ার্ড প্রেস আমাদের সো সেই পুরো ওয়ার্ড প্রেসটাই ওখানে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে সব ফাইল আমার রিপ্লেস হয়ে গেল সো রিপ্লেস হয়ে গেল আমার ভার্সনটা আপডেট হয়ে গেল ওকে থ্যাংক ইউ ভাই ওকে ব্রো থ্যাংক ইউ হ্যাঁ লিঙ্কন ভাইয়া ওকে আসসালামু আলাইকুম আমি লিঙ্কন মিয়া আমি বর্তমানে ডাব্লিউপি ডেভেলপারে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে কাজ করছি এবং আমি বর্তমানে এসেনশিয়াল অ্যাডন ফর এলিমেন্টর এই টিমেতে কাজ করতেছি আচ্ছা তো মূলত আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডাব্লিউপি সিএলআই এর মাধ্যমে আপডেটটা করতে পারবেন বা টেস্টটা করতে পারবেন তো এই ক্ষেত্রে আমি দুইটা ভাবেই দেখাবো মূলত মেন ব্যাপার অনেকের হয়তো বা আপনাদের ডাব্লিউপিসিএলআই ইনস্টল নাও থাকতে পারে কারণ আপনারা তো জানেন যে ডাব্লিউপিসিএলআই দিয়ে যদি ইনস্টল আপডেট করতে হলে আপনাকে এটাকে ইনস্টল করা লাগবে তো এইটার জন্য আরেকটা সুবিধা আছে আমরা অনেকেই লোকাল ইউজ করি লোকালটা কিন্তু অনেক ইউজ মানে যে কোনো যারা নন টেকনিক্যাল তাদের জন্য খুব বেশি আর কি ইজি কারণ ওইটা জাস্ট ইনস্টল করলে আপনার একই সাথে আপনার সার্ভারটাও রেডি হচ্ছে পিএইচপি মাইএসকিউ সবগুলোই আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই জন্য অনেক ইজি করার জন্য কিন্তু আমরা অনেকেই ডাব্লুপি লোকালটা ইউজ করে থাকি আচ্ছা তো আমরা লোকালে থাকলে একটা সুবিধা কি লোকালেতে কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে ডাব্লিউপিসিএলআই দেওয়া থাকে তো সুতরাং আপনাকে আর নতুন করে কিন্তু এটা ইনস্টল করা লাগবে না তো আমরা দেখি আসলে যে ডাব্লিউপিসিএলআই এর মাধ্যমে কিভাবে আপডেটটা করতে হয় তো এর জন্য আমি ফার্স্টে আমি লোকালটা ইনস্টল করে নিচ্ছি ওপেন করে নিচ্ছি ওকে আচ্ছা আমি মূলত লোকাল থেকে আমি আমার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আমি এখান থেকে স্টার্ট দিই আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট আচ্ছা, আচ্ছা। করি হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে আমরা এখানে যারা আছে তারা কি আসলে সবাই আমরা লোকাল ইউজ করি নাকি হচ্ছে আমরা বিভিন্ন আরো অন্য ধরনের লোকাল হোস্ট গুলা ইউজ করি মানে আরো অনেকগুলো আছে আসলে উনিশের জন্য লারাগন আছে তারপর জ্যাম্প আছে ওয়াম্প ওয়াম্প আছে কেউ কি আসলে কেউ আমাকে জাস্ট বলেন যে আমরা লোকাল কেউ ইউজ করি না এরকম কি কেউ আছে কিনা আমরা এখানে জি ভাই তো ওয়াম্প ইউজ করি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আমরা এর মাধ্যমে কিভাবে আপডেট করতে হয় সেটা তো আপনারা যারা লোকাল ইউজ করেন না তাদের জন্য কোনো সমস্যা নাই আপনারা জাস্ট টা ইনস্টল করে নেবেন কমান্ড সবগুলোর জন্য সেম মানে আপনি এখান থেকেও যে কমান্ড দিবেন আপনি সরাসরি যদি লোকাল অন্য ভ্যালেট বা আপনি জ্যাম্প ইউজ করেন তার সেই ক্ষেত্রে আপনি ডাব্লিউপিসিএল এর জন্য কমান্ড সেমই থাকবে হ্যাঁ তো আপনি তাহলে আমাদের ডাব্লিউপিসিএল এর সম্পর্কে একটু ব্রিফ দিয়ে দেন যে কিভাবে এটা ইনস্টল করব ওটা হ্যাঁ লেটার লোকাল ট্যাব ওকে ঠিক আছে আমি তাহলে ফার্স্টে দেখানোর পরে আমি আগে মূলত দেখাই যে কিভাবে আপডেট করতে হয় এবং তারপরে আমি আপনাদেরকে লিংক শেয়ার করে দিচ্ছি যেটা অফিশিয়াল পেজ ওইটাতে সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে যে কিভাবে মূলত আপনারা ডাব্লিউপিসিএল এটা ইনস্টল করতে পারবেন ওকে তো আমরা মূলত ফার্স্টেই হলো লোকালের যে সফটওয়্যারটা আছে সেটা ওপেন করলাম এবং এখানে আপনারা ইচ্ছামতো আপনাদের প্রজেক্ট রেডি করে রাখতে পারবেন অ্যাড করতে পারবেন খুব সিম্পল ভাবে করা যায় জাস্ট এখানে প্লাস চিহ্ন দিয়ে যে আপনি যদি নতুন একটা সাইট করছেন সেই ক্ষেত্রে এখানে ক্লিক করে নিয়ে নেক্সট করে আপনি জাস্ট হলো প্রজেক্টের নাম দিয়ে এবং ডিটেলস যা যা আছে সেগুলো করলে কিন্তু আপনি আপনার যে ওয়ার্ড পেজটা সেটা ইনস্টল করে ফেলতে পারবেন তো আমার কাছে অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে আমি সেটাতেই আপডেট করার চেষ্টা করব ওকে তো আমি দেখতেছি আমাদের একটা ইএ e নামে একটা প্রজেক্ট অলরেডি আমাদের এখানে রেডি আছে তো আমরা এটারই ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকি দেখি যে আসলে এখন কি অবস্থায় আছে ওকে আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে ডাব্লিউপি অ্যাডমিনে কিন্তু অলরেডি একটা আপডেটের নোটিশ দিয়ে আছে তো আমরা যদি আপডেটসে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের কোন ভাষণ বর্তমানে আছে এবং কোন ভাষণে আপডেট অ্যাভেলেবল আছে আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে কারেন্ট ভার্সন আছে সিক্স পয়েন্ট ওয়ান এবং বর্তমানে সর্বশেষ লেটেস্ট ভার্সন হলো six point one point one এবং আগামীকালকে যেটা রিলিজ হতে যাচ্ছে সেটার ভার্সন হলো six point one point two এটা একটা মাইনর রিলিজ আচ্ছা তো তাহলে আমরা এখন দেখি ডাব্লিউপিসিএল এর মাধ্যমে কিভাবে আমরা আপডেট করতে পারি এখানে তো ক্লিক করলে তো আপডেট হয়েই যাবে তো আমাদের মেন মেন কাজটা হবে কি ডাব্লিউপি সিএল এর মাধ্যমে এটাকে আপডেট করা তো এটার জন্য কি করব আমি লোকালিতে আবার যাই লোকালিতে যখন আপনি যাবেন দেখবেন যে উপরে কয়টা অপশন দেওয়া আছে এর মধ্যে একটা অপশন আছে কি ওপেন সাইট শেল তো এই ওপেন সাইট শেল এইটা যখন আপনি ওপেন করবেন তখন আপনার যে কমান্ড লাইন থাকবে সেটাতে দেখবেন যে অটোমেটিক ডাব্লিউপি সিএলআই এর এনভায়রনমেন্ট রেডি হয়ে যাবে তো আমি এটাতে ক্লিক করি দেখি কি হয় আচ্ছা আমি এটা একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয় ওকে আশা করি ভালোই দেখা যাচ্ছে আচ্ছা তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন ডাব্লিউপিসিএলআই এটার ভাষণ দিয়ে দিচ্ছে two point six point zero এবং কম্পোজার একটা রেডি করে দিচ্ছে পিএসপি ভাষণ রেডি করছে এবং মাইএসকিউএলটাও রেডি করে দিচ্ছে তো তার মানে কিন্তু আপনি এই কমান্ড লাইনের মাধ্যমে ডাব্লিউপি সিএলআইটা এটা ইউজ করতে পারবেন এবং সেটা বোঝার জন্য আমরা ডাব্লিউপি ভাষণ দিয়ে দেখতে পারি যে আসলে এটা কোন ভাষণ আছে তো হ্যাঁ আমরা দেখতেছি ডাব্লিউপি যে কমান্ডটা সেটা কিন্তু কাজ করে ডাব্লিউপি ভাষণ যখন দিলাম আমাকে WP CLI two point six point zero এটা দেখাই দিচ্ছে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনি কোন পাতে আছেন তো আপনি কিন্তু দেখেন বর্তমানে কিন্তু পাত কোনটাতে আছেন সেটা আছেন এই যে আপনার লোকালের যে সাইটটা লোকাল সাইট স্ল্যাশ ইএন আমার প্রজেক্টের নাম স্ল্যাশ অ্যাপ এই ফোল্ডারের মধ্যে মূলত সব থাকে তার মধ্যে পাবলিক এই যে ডিরেক্টরিটা এইটা হলো আপনার ওয়ার্ডপ্রেসের রুট ডিরেক্টরি তার মানে কি আপনাকে যে কমান্ডগুলো ডাব্লুপি সিএলআই এর যে কমান্ডগুলো দিবেন সেটা অবশ্যই অবশ্যই আপনার কোনো একটা ডাব্লুপি ইনস্টলের রুট ফোল্ডারে যেতে হবে রুট ফোল্ডারে যে আপনি কমান্ডগুলো দিতে পারবেন যদিও রুট ফোল্ডারের ভিতরে যদি কোনো ইন ফোল্ডার বা অন্যান্য ফোল্ডার থাকলে হবে বাট অ্যাট লিস্ট আপনাকে রুট ফোল্ডার পর্যন্ত থাকতেই হবে তার উপরে যে কিন্তু দিলে কাজ হবে না ওকে তো আমরা এখন দেখি যে কিভাবে আমরা আপডেটটা দিব তো আমাদের এই যে ডাব্লিউপিসিএলআই এর মাধ্যমে আপডেটটা মূলত আমরা কাকে আপডেট দিচ্ছি আমরা কিন্তু কোরকে আপডেট দিচ্ছি কারণ আমরা এটা প্লাগ ইন একটা পার্ট থিম একটা পার্ট এবং কোর আর একটা পার্ট আমরা যেহেতু কোরটাকে আপডেট করব আমাদের কমান্ডটা হবে WP core then update just এই যে ডাব্লিউপি কোর আপডেট এই তিনটা কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি কোনটাতে আপডেট করতে পারবো আমার যে বর্তমানে যে ইনস্টলটা আছে এটা অফিসিয়ালি সর্বশেষ যে ভাষণটা আছে সেটাতে আমরা আপডেট করতে পারবো তো অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত শেষ ভাষণ আছে six point one point one তো আমরা এখন এইটাতে ক্লিক করে দেখি যে আসলে কি আপডেট হয় কিনা তো ডাব্লুপি কোর আপডেট এটাতে আমরা এখন ক্লিক করলাম তো এখন দেখতেছি যে কি আমাদের এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে এটা আমাদের এক্সট্রা হচ্ছে যদিও এটা আমার ক্যাশ টেকে নিচ্ছে কারণ আমার অলরেডি এটা ডাউনলোড এর আগেও একবার কমান্ড দিয়েছি যখন আপনারা কোনো একটা ডাউনলোড করে ফেলুন ওইটা আপনার ক্যাশ করে রাখবে যাতে পরবর্তীতে বারবার ডাউনলোড না হয় আচ্ছা তো আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে সাকসেস আমাদের এটা আপডেট হয়ে গেছে তো আমরা এখন দেখি যে আসলে আপডেটটা হলো কিনা আমরা এই পেজটাতে আবার একটা রিলোড দেই আচ্ছা তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ভাষণ আপডেট হয়ে গেছে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে চলে আসছে কিন্তু এখন একটা ব্যাপার আমরা যখন আগামীকালকে রিলিজ পার্টিতে যখন জয়েন করব আমরা কিন্তু ওইটা কিন্তু অফিসিয়ালি তখনও আপডেট রিলিজটা দেয়নি আমরা কিন্তু প্রি রিলিজটা টেস্ট করতেছি তো আমাদের কি হয় ইন্টারনালি ওনারা একটা রিলিজটা কমপ্লিট করে পাবলিকলি এখনো ওইটা অ্যানাউন্স করে না তার আগ পর্যন্ত আমাদেরকে টেস্ট করতে বলে তো ওই সময় পর্যন্ত কিন্তু অফিসিয়ালি আমাদের ভাষণ থাকবে এইটাই যার কারণে আমরা যদি শুধুমাত্র ডাব্লুপি কোর আপডেট এইটা দেই তাহলে কিন্তু আমাদের আপডেটটা হবে না তার জন্য কি করতে হবে তার জন্য আমাকে বলে দিতে হবে যে কোন ভাষণ জাস্ট একটা প্যারামিটার সেটা হলো ভার্সন ভার্সন নামে একটা প্যারামিটার ইউজ করতে হবে এবং তার ভ্যালু দিতে হবে আমরা যে ভার্সনটাতে আপডেট করতে যাচ্ছি সেটা কি হবে আগামীকালকের জন্য হবে six point one point two তো আপনারা যখন WP core update version equal six point one point টুতে প্রেস করবেন তখন কিন্তু আপনার এই যে লেটেস্ট যে ভার্সনটা আছে ওইটা অটোমেটিক্যালি আপনার নেট ইন্টারনেট থেকে ডাউনলোড হবে ডাউনলোড হয়ে এক্সট্রা করে ওইটা আপনাকে আপডেট করাই দিবে কিন্তু আমাকে এটা দিছে ফেল করছে কারণ কি এখন পর্যন্ত কিন্তু এই ফাইলটা এখনো আসেইনি কারণ এখন তো ওরা রিলিজটা দেয়নি আগামীকালকে যখন আপনার টেস্ট করবেন তখন এটা কাজ করবে আচ্ছা তো একটা ব্যাপার যে আপনি মনে করেন এখন লেটেস্ট ভার্সন চলে আসছে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট তে চলে আসছেন কিন্তু সেটা কোন ভার্সন থেকে ছিলেন যে সিক্স পয়েন্ট ওয়ান থেকে ছিলেন তো আপনার যদি একটাতেই থাকে আপনার তো এটাতে একটা টেস্ট হলো তো আপনার তো আরো ইচ্ছা করলে এটাকে বিভিন্ন ভাষণ থেকেও টেস্ট করতে হবে তার জন্য কি করতে হবে তার জন্য শুধুমাত্র আপনাকে এই একটাই ইনস্টলটাই আপনার জাস্ট একটু ডাউনগ্রেড করে নিতে হবে তো সাপোজ আপনার six point one point one এখন সর্বশেষ ভাষণে আছে আমি যদি এখন সিক্স পয়েন্ট জিরোতে চলে যাই সিক্স পয়েন্ট জিরো জাস্ট কি ডাব্লিউপি কোর ভাষণ দিয়ে আমার ওই ভাষার নামটা দিব দিয়ে এন্টার দেবো তাহলে কি এটা আপডেট হয়ে যাবে কিন্তু একটা ব্যাপার দেখেন আমার কিন্তু বর্তমান ভাষণ আছে six point one point one আর আমি কিন্তু তার থেকে ডাউনগ্রেড করতেছি আমি কিন্তু আপগ্রেড করতেছি না তো আমাকে যখন ডাউনগ্রেড করতে করতে যাব তখন কিন্তু আমাকে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে সেটা কি ফোর্স মানে আমরা এটাকে ফোর্সফুলি এটাকে আপডেট করার চেষ্টা করব তো আমি যখন এখানে ফোর্স দিয়ে দিচ্ছি এখন যদি এন্টার দিই দেখেন এখন কি হয় তো এখন দেখতে পাচ্ছি আমার কিন্তু এটা ক্যাশ ফাইল থেকে সিক্স পয়েন্ট জিরোর যে ফাইলটা ছিল সেইটা কিন্তু আমাকে ক্যাশ থেকে ডাউনলোড করে ফেলছে এবং ওইটাকে এক্সট্রাক্ট করতেছে এক্সট্রাক্ট করে এটা ডাউনলোড মানে আপডেটেড যে প্রসেসটা সেইটা আমাদের রান করতেছে তো আমরা দেখতেছি এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমরা এখন এখানে আসলে একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের এটা ভাষণটা ডাউনগ্রেড হলো কিনা আচ্ছা আমরা কিন্তু দেখতে পারতেছি এখন আমাদের কি আছে ভার্সন এখন সিক্স পয়েন্ট জিরো আছে তো তাহলে কিন্তু আপনার ওই একটা ইনস্টলটাই আবার ডাউনগ্রেড করে ফেলতে পারলেন তো সুতরাং আপনি সিক্স পয়েন্ট জিরোতে আসলেন বা ফাইভ পয়েন্ট নাইনে আসলেন ফাইভ পয়েন্ট এইটে আসলেন বেশি পিছানোর দরকার নেই ফাইভ পয়েন্ট এইট পর্যন্ত এনাফ এই যে এক একটা মনে করেন লেটেস্ট যখনই আপডেট করে ফেলতেছেন তখন তো ওইটা আপডেট হয়ে গেল চেক করলেন যে ঠিক আছে দেন তারপর আবার নিজের ইনস্টলটা আবার ডাউনগ্রেড করে নেন তারপর আবারও ওইটা আপডেট করবেন তো তারপরে তাহলে আমি কি করবো এর পরবর্তীতে যখন আবার আমার যে আগামী মানে আগামীকালকে যে মেন যে রিলিজটা সেটার জন্য তখন আবার করব পি কোর আপডেট তারপর একটা ভাষণ প্যারামিটার তারপর আমি ওইখানে বলে দেবো আমাদের যে ভাষণ নেমটা সেটা সেটা কি six point one point two তো এটা যখনই আমি আবার প্রেস করব তখন কিন্তু আমার এই সিক্স পয়েন্ট জিরো থেকে একবারে সিক্স পয়েন্ট ওয়ান পয়েন্ট টুতে আপগ্রেড হয়ে যাবে কিন্তু যেহেতু এখন সিক্সটিন ওয়ান পয়েন্ট টু এটা রিলিজ হয়নি মানে প্রি রিলিজটাও হয়নি সেহেতু আমাদের এটা হচ্ছে না সেহেতু আমরা জাস্ট এখন সিম্পল ভাবে ডাব্লিউপি কোর আপডেট দিয়ে দিলে আমার লেটেস্ট ভাষণে আমরা চলে যেতে পারবো তো আমি জাস্ট ডাব্লিউপি কোর আপডেট দিয়ে দিলাম তাহলে আমার দেখেন six point one point one যেটা অফিসিয়ালি লেটেস্ট ভাষণ সেটাতে আমার আবার আপডেট করে দিচ্ছে তো সুতরাং এই রকম ভাবে যদি আপনারা ইচ্ছা করেন যে শুধুমাত্র একটা একটা ওয়ার্ডপ্রেসের ইনস্টল যদি থাকে একটা সেটআপ যদি থাকে ওইটাকে আপনি বারবার আপডেট করবেন আবার ডাউনগ্রেড করে আবার আপডেট করবেন আপডেট করে যে রবিন ভাই যেটা বললো আপনি একটা পোস্ট করতে পারেন বা একটু থিম সুইচ করতে পারেন এইগুলো করে করে চেক করতে পারেন যে আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা এটা কমেন্ট টমেন্ট করতে পারেন পেজ ক্রিয়েট করতে পারেন যতভাবে টেস্ট করা যায় সেরকম ভাবে করে আপনি জাস্ট রিপোর্টটা বলে দিবেন আচ্ছা আরেকটা বিষয় আপনারা খেয়াল থাকবেন যদি আপনারা এক্সিস্টিং কোনো প্রজেক্টে আপডেটের কাজটা করেন ডাব্লিউপিসিএলআই দিয়ে মানে বিশেষ করে রিলিজের সময়টাই অবশ্যই আপনাদের যেই ল্যাঙ্গুয়েজটা সেটা যেন ডিফল্ট যে ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেইটাই সিলেক্ট থাকে কারণ আমরা যখন পর্যন্ত অ্যানাউন্সটা হয় না মানে মেন রিলিজটা যখন অ্যানাউন্স হয় না তার আগ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ইংলিশের জন্য এটা আপডেট হয় দেখেন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন এই যে updating to version six point one point one এবং ইএন e ইউএস তার মানে এটা কিন্তু ইউএস এর যে লোকালাইজড যে ভার্সনটা আছে ওইটার জন্য ডাউনলোড হচ্ছে তো আপনার যদি বাংলাতে বা উর্দুতে বা হিন্দিতে কোনোটা যদি সেট করা থাকে ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু আপডেট হবে না কারণ ওই ফাইলটা ওই যে জিপ ফাইলটা সেটা কিন্তু জেনারেট হয় না সুতরাং আপনারা অবশ্যই ডিফল্ট ইউএস যেটা থাকে ইএন ইউএস e সেইটাতে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সেট রাখবেন তারপর আপনারা আপডেট করার চেষ্টা করবেন ওকে তো তাহলে আমরা দেখলাম যে কিভাবে মূলত ডাব্লিউপি সিএলআই দিয়ে আপডেটটা করতে হয় এই যে যে কমান্ডগুলো দিয়েছি এই সেম কমান্ড এই সেম কমান্ডটাই মূলত আপনি যদি আপনার ভ্যালেট ইউজ করেন বা যদি জ্যাম্প ইউজ করেন সেই ক্ষেত্রেও কিন্তু একই হবে তো জ্যাম্প বা ভ্যালেট যেই কোনোটা একটা ইউজ করলে সেটা কি করতে হবে আপনাকে জাস্ট ওই ফোল্ডারটায় যেতে হবে যে করতে হবে আমি আমি আরেকটা দেখাই যে এটা তো দেখালাম যে লোকাল থেকে তো মনে করেন যে সাপোজ লোকাল বাদ এখন আমার আরেকটা কোনো এনভায়রনমেন্টে আমার এটা রেডি আছে তো আমি এটা স্টপ করে দিই যদিও আমার এখানে জ্যাম্পে দেওয়া নাই বাট জ্যাম্প বা অন্য যে কোনো এনভায়রনমেন্ট একই ব্যাপার আমি জাস্ট আমার ভ্যালেটটাকে স্টার্ট করতেছি যে আমার ভ্যালেটে একটা এনভায়রনমেন্ট রেডি আছে আমি সেটাতে চেক করে দেখি যে আসলে কিভাবে আপডেট করা যায় ওকে তো আমি এখানে আপডেট আমার ভ্যালেটটা রান করলাম তো আমি আমার যে নতুন যে ইনস্টলেশনটা আছে সেটাতে যাই ভ্যালেটের ইনস্টলেশনটাতে আমরা যে যাই যে দেখি যে আসলে কি অবস্থা আছে আমার এটা এখনো কমপ্লিট হয়নি ওকে ওকে তো এইটা মনে করেন এটা কিন্তু এখন আর আমি লোকাল থেকে কিন্তু ওপেন করি নাই এটা আপনার মনে করেন আপনি মনেই করতে পারেন যে এটা জ্যাম থেকে ওপেন হয়েছে কারণ জ্যাম্পের বা অন্য ভ্যালেটের যে কোনো একই রকম যে এটাতেও আলাদা একটা সার্ভার আছে আলাদা ডেটাবেজ আছে আলাদা পিএসপি থেকে আপনার এটা রান করতেছে ওকে তো আমরা যদি এখানে আপডেটে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের বর্তমান কোন ভাষণটা আছে তো ভাষণটা দেখতে পাচ্ছি যে six point one point one আছে আচ্ছা তো একটা ব্যাপার আমি এইটা যেহেতু আলাদা একটা লোকাল না আলাদা একটা আমার প্রজেক্ট সেহেতু আমাকে এখানে কি করতে হবে আমার এর যে প্রজেক্টের যে ফাইলটা পাথ সেইটাতে আমাকে যেতে হবে তো আমার সেই পাথটা কোথায় আছে আমার পাথটা আমি জানি সেটা আছে হলো আমার যে মেন যে ইউজার সেই ইউজারের পরে আমার হলো ডাব্লু সরি আমার ইএ e ইএ e নামে আমার যে একটা ফোল্ডার এই ফোল্ডারটাতেই মূলত আমার হলো এই প্রজেক্টটা সেট আছে তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে কতগুলো আছে তো এই যে লাস্টে যে ইয়ে দেখতেছেন এই ফোল্ডারটাতে মূলত আমার এই প্রজেক্ট তো আমি তাহলে আমার ইয়ে e ফোল্ডারটাতে আমি সুইচ করলাম ওকে তো আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমার রোড ফোল্ডার এবং এইখানে সুতরাং এই যে আমি রোটে ঢুকে গেছি আমার এই প্রজেক্টের যে পাথ সেটাতে আমি আছি বর্তমানে এখন যদি আমি যদি কমান্ড দেই আপডেট করা ডাব্লিউপিসিএলআই কমান্ড তাহলে কিন্তু আমার কাজ করবে তবে আমি আগে থেকে বলে রাখি আমার কিন্তু ডাব্লিউপিসিএলআইটা লোকালি আমার ইনস্টল করা আছে যেমন ভাষণ এই দেখেন আমার এই যে ভাষা এইটা কিন্তু আর ডাব্লু লোকাল থেকে আসছে না এটা আমার মেশিনেতে ডাব্লুপি সিএলআইটা ইনস্টল আছে এই জন্য আমি এটা ইউজ করতে পারবো ওকে তো আমি যদি এখন এইখানে ডাব্লুপি সেই ঠিক আগের মতোই যে কমান্ডগুলো দিয়েছিলাম ডাব্লু কি কোর আপডেট দেন আমি যেহেতু আমার লেটেস্ট ভাষণ আছে আমি এখন ডাউনগ্রেড করব ওকে সো ভাষণের দি সিক্স পয়েন্ট জিরোতে যাই আমি জাস্ট হলো আগের যে মেজর লিস্ট আছে এইটাতে যাই তো এইটা তো দিলেই হবে না কারণ কি এটা তো আমি ডাউনগ্রেড করতে সুতরাং আমাকে আরেকটা প্যারামিটার ইউজ করতে হবে সেটার নাম কি ছিল মনে আছে ফোর্স ওকে তো আমরা এখন ফোর্স এইটাতে যদি আমরা যাই তাহলে দেখতে পারবো যে আমার যে বর্তমান যে সেট ছিল সেটা জাস্ট ডাউনগ্রেড হয়ে আমাকে সিক্স পয়েন্ট জিরোতে নিয়ে যাবে আমরা কিন্তু অলরেডি চেক করে দেখছি যে আমাদের এটা কিন্তু ছিল সর্বশেষ version six point one point one okay তো আমরা দেখতেছি যে এটা আমাদের আপডেটটা হচ্ছে তো দেখি লাস্ট পর্যন্ত হ্যাঁ যে আমাকে কিন্তু সম্পূর্ণ সাকসেস হয়ে গেছে তো এখন আমরা এখানে একটা রিলোড দিয়ে দেখি যে আসলে আমাদের আপডেটটা ডাউনগ্রেডটা হয়েছে কিনা আচ্ছা আমার যেহেতু অনেক প্লাগিন প্লাগিন আছে আমাকে ডেটাবেসটা জাস্ট একবার ওরা মাইগ্রেশনটা আমাকে রান করতে বললো ওকে এটাতে কোনো সমস্যা নেই যদি আপনাদের মাইগ্রেশন যদি করতে বলে আপনি জাস্ট ওইটাতে ক্লিক করলে মাইগ্রেশন হয়ে যাবে তো এখন আমরা দেখতেছি আমাদের কি current version six point zero আছে তো তাহলে কিন্তু আমার ডাউনগ্রেড হয়ে গেল তো এখন কি করবো সাপোজ আপনার এই যে পুরাতন ভার্সন আছে এবার জাস্ট আবার আপডেট করবো তাহলে ডাব্লিউপি কোর আপডেট এইটা দিলেও হবে আবার ইচ্ছা করলে আপনি এখানে ভার্সন মেনশন করে দিতেও পারেন নাও পারেন যদি মেনশন করে দেন six point one point one আমি একদম যে বর্তমান লেটেস্ট ভাষণ আছে সেটা আমি মেনশন করে দিচ্ছি তাহলে আমার একদম সর্বশেষ ভার্সনে চলে যাবে আচ্ছা ডেটাবেস কানেকশন এর কেন দেখি আচ্ছা আমি আরেকবার ট্রাই করি ডাব্লিউপি কোর আপডেট আচ্ছা যে যে কোনো কনভার্সন আমি হয়তো বা ডাউনগ্রেড করছি সেই জন্য মাইস্কুলের সমস্যা হয় তবে এটা আপনার কোনো সমস্যা হবে না আমার এখানে কিন্তু একটা প্রবলেম ছিল যে আপনারা উপরে দেখছেন আমার কিন্তু অন্য লোকালাইজে ছিল তো সেটার জন্য কোনো একটা সমস্যা থাকতে পারে তো এটাতে কোনো প্রবলেম নাই আপনারা জাস্ট ডাব্লুপি কোর আপডেট দিয়ে ভাষণ দিয়ে দিবেন তাহলে আপনাদের এটা আপডেট হয়ে যাবে তো তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যে কিভাবে লোকাল থেকেও আপডেট করা যায় আবার আপনি কিভাবে থেকেও করতে পারেন ভ্যালেট বা ডাব্লু আপনার জ্যাম সেটা একই ব্যাপার আচ্ছা তো আরেকটা ব্যাপার যেটা সেটা আপনাদের যারা লোকাল ইউজ করে না তারা সিএলআইটা কিভাবে ইনস্টল করবে ওকে তো ইনস্টলের জন্য জাস্ট আপনারা কি করতে পারেন আপনারা ওয়ার্ড ইসেতে জাস্ট নেটেতেই সার্চ দিবেন আমি অলরেডি একটা লিংক দিয়ে দিছি জুমের চ্যাটে ও ওকে তাহলে তো আর কোনো সমস্যা নাই তো এখানে যে চ্যাটেতে যে লিংকটা দিয়ে দিছি তাহলে ভাই আবিদ ভাই সেটা ফলো করলেই আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন এই যে এখানে খুব ভালোভাবে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে যে কিভাবে আপনাকে ইনস্টল করতে হবে তো আপনারা এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে কিন্তু আপনাদের লোকাল যে পিসি সেটাতেও এল টা ইনস্টল করে নিতে পারবেন এবং এই সেম যে যে ফরম্যাট গুলো দেখলেন I update P core update এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনারা আপডেট করে নিতে পারবেন ওকে ধন্যবাদ তো এইটাই ছিল রবিন ভাই তাহলে আপনি আবার ফেরত আসতে পারেন অথবা আবিদ ভাই থ্যাংক ইউ লিঙ্কন ভাই আপনি আসলে অনেক সব ডিটেলসটা অনেক কিছু দেখা দিচ্ছেন সো থ্যাংক ইউ আপনাকে সো আচ্ছা আমাদের মধ্যে এখন কি আমি কি কোশ্চেন তাহলে নেই যে কারো কোনো কোশ্চেন আছে কিনা আসলে আমরা যা দেখলাম আজকের এই প্রসিডিউর গুলা আচ্ছা আরেকটা ব্যাপার যদি কেউ ম্যানুয়াল করতে চান সেটাও করা যায় সেটাও ইচ্ছা করলে দেখা যায় যদি কারো ইন্টারেস্ট থাকে যে আপনি ডাব্লিউপিসিএলআইও করবেন না আপনি ম্যানুয়ালি ইনস্টল কিভাবে এটা টেস্ট করবেন সেটাও ইচ্ছা করলে দেখানো যায় আচ্ছা কাইসার ভাই ভাই অ্যাকচুয়ালি এই ধরনের টেস্টিং করতে গিয়ে যদি কেউ ইরোরের সম্মুখীন হয় তাহলে এটা যদি একটা মানে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয় যে ইরোরটা কিরকম হতে পারে এবং কিভাবে এটা সাবমিট করা যায় ওয়ার্ডপ্রেসের কাছে এটা একটু তথ্য যদি দেওয়া হয় আচ্ছা।, আচ্ছা তো এই এই ক্ষেত্রে একটা খুব ভালো একটা প্রশ্ন করছেন এই সম্পর্কে আপনাদেরকে অবগত হওয়া উচিত একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যখন রিলিজ পার্টিতে থাকি মূলত আমাদের কমেন্টের উপর নির্ভর করে কিন্তু তারা এই রিলিজটা আসলেই ফাইনাল পর্যন্ত রিলিজ দিবে কি দিবে না সেটা নির্ভর করে তো এইখানে আসলে আমরা যদি সাপোজ কোনো একটা ইরোড পেয়েও যাই আমাকে কিন্তু হুট করে তখনই সেইখানে ইরোডটা বিষয়ে মানে বলা উচিত না কারণ এখানে যেহেতু আরো অনেকেই কাজ করতেছে আপনার এই জাস্ট একটা ইউরো সেটা আপনার নিজের কারণেও হতে পারে কিন্তু সেটা যদি ওইখানে দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের ওদের যে প্রসেসগুলো থাকে প্রসেস ওইখানে স্টপ হয়ে যাবে আর প্রসেস স্টপ বলতে এবং বেশি ডিলে হইলে হয়তো আপনার রিলিজটাও ক্যান্সেল হয়ে যেতে পারে এই জন্য আপনি যখন একটা ইউরোর পাচ্ছেন আপনি ফুল নতুন করে আরেকটা এনভায়রনমেন্ট সেট আপ দেবেন দেন ওইখানে ট্রাই করে আবার দেখবেন যে আপনার সমস্যা আছে তখন যদি সেম থাকে সেই ক্ষেত্রে আপনি ওইখানে আর কি চ্যাট করে বলতে পারেন যে আমি এরকম ইস্যুটা ফেস করতেছি তবে আশা এইরকম সম্ভাবনা খুবই কম থাকে খুব মাইনর কিছু কিছু ইস্যু থাকে দেখা যাচ্ছে অনেক সময় স্ক্রিনশট টট বা এই টাইপের কিছু মিসিং থাকে কিন্তু সরাসরি যে আপনার ইরোর আসবে এরকম পসিবিলিটি খুবই কম থাকে তারপরে যদি হয় সেই ক্ষেত্রে হ্যাঁ আপনি ক্রস চেক করে তারপরে ওই রিলিজ পার্টির ওইখানে আপনি কমেন্ট করে দিতে পারেন সো অ্যাকচুয়ালি রিলিজ পার্টিটা যখন শুরু হয় সেখানে কিন্তু আসলে অনেকেই থাকে প্রায় যেমন আমি লাস্ট রিলিজ পার্টিতে ছিলাম সেখানে দেখছিলাম যে আমি প্রায় বিশ জন পঁচিশ জনের মতো ছিল সো সবাই দেখা যাচ্ছে সবাই একদম রিপোর্ট করতেছে ওকে ওকে ওকে ইভেন কয়েকজন দেখা গেছে যে অনেক পুরান ওয়ার্ডপ্রেস থেকেও হচ্ছে গেছে ইভেন ফোর পয়েন্ট নাইন থেকে সিক্স পয়েন্ট ওয়ানে গেছে একজন সো সেটাও সাকসেস সাকসেস হয়েছিল সো সেখানে আমরা দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কি রোর পসিবিলিটি থাকার কথা আর রিলিজ পার্টিটা আমি আমি একটু অ্যাড করি যা যেটা আসলে করা যায় যে একটা ভার্সনে কিন্তু ওয়ার্ডপ্রেসের কিছু নতুন জিনিস আসে বা নতুন কোনো ফিচার আসে অথবা কিছু এনহ্যান্সমেন্ট থাকে সো আমরা যদি ওইটা আগে থেকে জানতে পারি যে আচ্ছা এই ওয়ার্ডপ্রেসে আমার এই এনহ্যান্সমেন্ট বা এই চেঞ্জেসটা আছে সো আপনি কিন্তু সেটাও সেটা কিন্তু চেক করতে পারেন সো সেটাও চেক করে কিন্তু ওখানে জানতে পারেন যে এই ওয়ার্ডপ্রেসে এই জিনিসটা আসছে আমি এটা চেক করছি সো এটা ওকে যেমন আমাদের লাস্ট রিলিজ পার্টিতে যেটা ছিল যে যেমন অনেক আগের ভাষণের যে গুটেনবার্গ একটা প্লাগ ছিল সে সে কেউ যদি আসলে এই গুটেনবার্গ প্লাগ ইনটা ডিফল্ট ভাবে ইনস্টল করে রাখতো সেটা হচ্ছে লাস্ট আমাদের এই WordPress six point one point ওয়ানে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে মানে কেউ যখন এটাতে আপডেট করবে এই ওয়ার্ডপ্রেসে এটা অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে কারণ আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে কিন্তু অলরেডি গুটেন বার্গ করে দেওয়াই আছে সো তার কিন্তু আলাদাভাবে প্লাগিনটা লাগতেছে না সো তারা সেই প্লাগিনটা যদি আগের ইনস্টলেশনে থাকে সেটা তারা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে সো একজন ওটা কমেন্ট করছে যে আমি এই জিনিসটা টেস্ট করছি ইট লুকস ফাইন সো এভাবে করে কিন্তু আসলে আমরা রিপোর্ট করতে পারি যে ওই স্পেসিফিক ফিচারটা সম্পর্কে আমরা জেনে আমরা এভাবে করে টেস্ট করতে পারি ওই জিনিসটা আচ্ছা আর হ্যাঁ, একটা হ্যাঁ। বিষয় লাস্ট আমি একটা কথা বলি সেটা হলো আপনারা যখন টেস্ট করবেন আমার মনে হয় ফাইভ পয়েন্ট সিক্স বা ফাইভ পয়েন্ট এর পিছনের যে গুলো আছে সেগুলোতে সুইচ করার দরকার নেই কারণ এখানে অনেক গুটেনবার্গ রিলেটেড অনেক আপডেট মেজর মেজর আপডেট আছে সেগুলোতে হয়তো ইস্যু ক্রিয়েট হতে পারে তো আমার মনে হয় ফাইভ পয়েন্ট এইট নাইন আর six point zero six point one এইগুলোই এনাফ এইগুলোতে টেস্ট করতে পারেন আর জাস্ট একদম খুব সিম্পল ভাবে আমি জাস্ট আরেকটা কথা বলে রাখি ওরা যখন আপনার রিলিজ পার্টিটাতে যখন বলে দিবে যে এখন টেস্ট করো তখন ওরা একটা জিপ ফাইলের লিঙ্ক দিবে তো জাস্ট আপনারা যদি কোনো সিএলআই বা কোনোভাবে এগুলোতে আপডেট না করেন ম্যানুয়ালি ওই জিপ ফাইলটা জাস্ট ডাউনলোড করবেন আপনার এক্সিস্টিং যে সেট আছে ওই রুট ফোল্ডারে ওই ফুল জিপ ফাইলটা রিপ্লেস করে দেবেন জাস্ট জাস্ট এতটুকু এতটুকুতেই আপনাদের আপডেটটা হয়ে যাবে ওকে ঠিক আছে হুম। করি, হ্যাঁ? আমাদের আজকের এই সেশনটার মেইন টার্গেট হচ্ছে যে আমরা যেন আমাদের কোর কন্ট্রিবিউশনটা যেন খুব আরেকটু ইজিলি স্টার্ট করতে পারি, হ্যাঁ? তো আমরা যদি রিলিজ পার্টি জয়েন করি, এটা একদম বিগিনার লেভেলের। এখানে আসলে ডেভেলপমেন্ট বলতে কিছু নাই। জাস্ট আমরা এই ওয়াচ করলাম, দেখলাম কি হলো, একটা জিপ দিল, জিপটা ডাউনলোড করে ইনস্টল করলাম, হ্যাঁ? এটা এতটুকুই। একদম নর্মাল একটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মতো। পরে আমি বললাম কি যে এটা সাকসেসফুল। তো এখানে আমার বড় জোর পাঁচ মিনিট টাইম দিলে হয়ে যায় হ্যাঁ যদি আমি এক ঘন্টা প্রসেস ওদের কাজই এক ঘন্টা ধরে চলতে থাকে হ্যাঁ তো মেন কথা আমি অ্যাটলিস্ট আমার স্ল্যাকে জয়েন করা হবে এই উচিলায় হ্যাঁ এবং স্ল্যাকে যে চ্যানেল আছে চ্যানেলে অনেকের সাথে দেখা সব নামগুলো দেখলাম এটা অ্যাটলিস্ট একটা ভালো স্টার্ট হবে আমাদের হ্যাঁ কোর কন্ট্রিবিউশনের ক্ষেত্রে পরবর্তীতে আমরা আস্তে আস্তে চ্যানেলগুলো একটু মেসেজ চেক করতে থাকলে একটা ইউজ টু হয়ে গেলাম হ্যাঁ কোর কন্ট্রিবিউশন তার পরে তো কোর কন্ডিশনও ইজিলি করা যায় অনেকভাবে করা যায় আমাদের টার্গেট হচ্ছে সবাইকে একটু অর্গানাইজ ওয়েতে নিয়ে আসা তো রিলিজ পার্টিতে আমরা যদি জয়েন করি এটাই মোটামুটি আমাদের অনেক কাজ আগাই দিবে হ্যাঁ কাজ কিন্তু বেশি না আর কিন্তু আমরা এই যে প্রসেস গুলো অনেকে প্যাচ লাগাই ফেলে তো এই কারণে আসলে রিলিজ পার্টিতে আমরা শুরু করি আমরা অলরেডি ইন হাউ আমরা আমাদের অফিসের মধ্যে অলরেডি কিছু আমরা নিয়ে নিয়ে নিছি অলরেডি এইভাবে মিনি ওয়ার্কশপ আজকে মূলত আমার চেষ্টা হচ্ছে কি আমরা একটা অনলাইন করে রেকর্ড করে এটা ডব্লিউপি ওয়ার্ডপ্রেস টিভিতে পাবলিশ করব দেন আমাদের কাজ শেষ হ্যাঁ সবাইকে যারা ডিটেল জানতে চাইবে আমরা লিঙ্কটা শেয়ার করে দেব আশা করি সবাই আমরা কোর কন্ট্রিবিউশনের দিকে আগাবো অ্যাটলিস্ট রিলিজ পার্টি পার্টিটা দিয়ে শুরু করি পরে দেখা যাক এটাই আমি বলে শেষ করে ওকে সো থ্যাংক ইউ সবাইকে আজকে এখানে যারা অ্যাকচুয়ালি ছিলেন সো আশা করি আমরা নেক্সট রিলিজ পার্টি হচ্ছে আগামীকাল তাই তো সকাল ছয়টায় তো আগামীকাল সকাল ছয়টায় কিন্তু আমরা যদি কেউ বলতে হচ্ছে আজকে তো সোমবার হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুধবার সকাল ছয়টা মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ।, হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি দিন যদি হ্যাঁ। হিসাব করি অ্যাকচুয়াল টাইমের পরশু দিন হচ্ছে ভোর ছয়টায় বা ভোর ছয়টায় বললেই হবে বা সকাল ছয়টায় রিলিজ পার্টি সো ওই রিলিজ পার্টিতে যদি আমরা থাকি সো আমরা হচ্ছে এই প্রসেসটা সম্পর্কে জানতে পারবো আর রবিন ভাই যেটা আসলে বলতেছিল যে এটা কিন্তু একটা গুড স্টার্ট হতে পারে কারণ এইভাবে করলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারবো যে মিটিং কিভাবে জয়েন প্ল্যান করা যায় অ্যাকচুয়ালি মিটিংটাও কিন্তু এইভাবেই হয় এটা রিলিজ পার্টির মিটিং যেমন একটা ট্যাগ দিয়ে শুরু হয় যে কোনো ধরনের মিটিং কিন্তু এভাবে ট্যাগ দিয়ে শুরু হয় সো আমরা জানতে পারি যে এইভাবে করে সব কিছু শুরু হয় সো এটাই সো আশা করি আমরা নেক্সট রিলিজ পার্টিটা আসলে জয়েন করব সো আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি এখন ওকে আচ্ছা ভাই থ্যাংক ইউ সবাইকে চ্যানেলে বললেন যে ওয়ার্ডপ্রেস